আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি এমন একটি সমস্যার সমাধানের পথ নিয়ে এসেছি বা একটা ছোটো প্রবলেমে পড়লে এই প্রবলেমটা কীভাবে আপনি সলভ করবেন তার উপরে একটা ছোট টিউটোরিয়াল আপনাদের সম্মুখে নিয়ে এসেছে আমরা প্রায়ই অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা যারা ফ্রিলান্সিং করি বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আমরা যারা আসি যারা ফাইবার মার্কেট প্লেসটাকে আমরা নিয়ে মূলত মার্কেট প্লেসের মূল থিম হিসাবে নিয়ে আসতে থাকি তারা আমরা প্রায় চব্বিশ ঘন্টাই চেষ্টা করি অথবা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা আমরা চেষ্টা করি আমরা ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য এই জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করে থাকি এই সমস্ত এক্সটেনশন ইউজ করার কারণে অথবা না করার কারণেও আমরা বেশিরভাগ রিলোড করে থাকার কারণেও ফাইবার কি করে মাঝে মধ্যে সে একটু বয়ে পেয়ে যায় যে আপনি থার্ড পার্টি কোনো ইউজের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা চালাচ্ছেন কি না রোবটিং মাধ্যমে নাকি আপনি কি আপনার অ্যাকাউন্টের মূল হোল্ডার আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে মূলতই আপনি চালাচ্ছেন এই বিষয়টা মেক শেয়ার করার জন্য মাঝে মধ্যে একটা কি করে আপনি ফাইবারটা ওপেন করার পরে এরকম একটা বক্স দিয়ে দেয় এই যে ফাইবার ওয়ান স্মল স্টেপস এই অপশনটা আসে please check the box value to access to the site don't worry you are one click way from continue your normal visit okay এই অপশনটা চলে আসে তারপরে আসে প্রেস অ্যান্ড হোল্ড এই যে অপশনটা চলে আসে এই অপশনটা আমরা প্রথমে দেখার পরে আমরা অনেক সময় আমাদের মধ্যে হেজিটেশন চলে আসে বয়ে চলে আসে যে আমার ফাইবারে কোনো প্রবলেম হয়ে গেল কি না আমার ফাইবার হ্যাক হয়ে গেল কি না বা ফাইবার অথেন্টিকেশন থেকে আমাকে কোনো ওয়ার্নিং দিল কি না ইত্যাদি ইত্যাদি আমার মনের মধ্যে বাবে বাপ চলে আসে বিশেষ করে যারা নতুন আছেন তাদের মধ্যে এই বিষয়টা খুব বেশি হয়ে আসে যেহেতু নিচে আবার বলছে নিচে বলছে কাস্টম কাস্টমার সাপোর্টের জন্য তখন অনেকেই দেখার পরে এই বিষয়টাকে কী করে যায় ভয় পেয়ে যায় আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই অর্থাৎ আপনি নিজে কাস এই অ্যাকাউন্টের মূল হোল্ডার কিনা বা অ্যাকাউন্টের মূল ওনার কিনা এই বিষয়টা জানার জন্য এটা দিয়ে থাকে তো এটা চলে আসলে যখনই আপনার সম্মুখে চলে আসবে তখনই আপনি ভয় পাওয়ার কিছু নাই আপনি কি করতে হবে একটা কাজ করতে হবে সেই কাজটা একদম একদম সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত একটা কাজ আপনি জেনে নিলে আপনার সামনে যখনই আসুক তখনই আর আপনাকে এই সমস্যার মধ্যে প্রবলেমে পড়তে হবে না এই প্রবলেমটা আসে কয়েকটা কারণ তার মধ্যে হচ্ছে আপনার কিছু এক্সটেনশন ইউজ করা বা কিছু বেশি অ্যাক্টিভ থাকা অথবা আপনার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আপনার অতিরিক্ত ব্রাউজিং হয়ে গেলে তখনই এটা আপনার চলে আসে তো এই জন্য এগুলো না আসার মধ্যে করণীয় হচ্ছে আপনি আপনার ব্রাউজারটাকে ক্লিয়ার করবেন ক্লিন করবেন আপনি আপনার ব্রাউজারটাকে কীভাবে ক্লিন করবেন এখান থেকে নতুন একটি ট্যাব নেবেন ট্যাব নিয়ে এই যে থ্রি ডট আছে এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে মোট টুলসে আসবেন মোট টুলসে আসার পরে ক্লিন ব্রাউজিং ডাটা একটা অপশন আছে এই ক্লিন ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন আপনার ডাটাটা ক্লিন হয়ে যাবে অবশ্যই এটা আমি পরে দেখাচ্ছি তার আগে এটা কেমনে কিভাবে সলভ করবেন সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সম্মুখে এখন আসতেছি দেখেন এখানে লাগছে press in hold press in hold মানে এই জায়গার মধ্যে আমি আমার এই মাউসটা আছে মাউসটা দিয়ে চাপ দিয়ে ধরবো ততক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরবো যতক্ষণ পর্যন্ত এই বক্সটা কালো হয়ে একটা রাইট চিহ্ন না আসবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবে দেখেন এই যে দেখেন আমি এখানে চাপ দিয়ে ধরছি কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে রাইট চিহ্ন চলে আসছে রাইট চিহ্ন চলে আসছে এখন আমি এখনও ধরে আসি এখন কিন্তু এইভাবে মাউসটা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখবেন তারপরে এভাবে কালো হওয়ার পরে রাইট চিহ্ন আসার পরে আপনি আপনার মাউসটা ছেড়ে দিবেন মাউসটা ছেড়ে দিলাম এখন দেখবেন আমার ফাইবারটা অটোমেটিক ঠিক হয়ে যাবে এই যে দেখেন ঠিক হয়ে গেছে ঠিক আছে এখন আমার আর কোনো সমস্যা নাই আমার ফাইবার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে এই জন্য আপনারাও এভাবে কাজ করবেন আপনাদেরও আর কোনো সমস্যা থাকবে না এখন আপনি কিভাবে আপনার ব্রাউজারটা ক্লিয়ার করে রাখবেন সবসময় ব্রাউজার ক্লিয়ার করে রাখলে আর এই প্রবলেমটা আসে না সাধারণত এখন আপনি হিস্ট্রিতে ক্লিক করলে আপনি ব্রাউজার ক্লিক করতে পারবেন আর আরেকটা সেক্টর আছে আপনি আপনি এখান থেকে আসা আপনি মোট টুলসে আসা ক্লিন ব্রাউজারে ক্লিক করলে এখান থেকে ব্রাউজার ক্লিন করতে পারবেন এই যে দেখেন ক্লিন ডাটাতে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ক্লিন হয়ে যাবে আপনি এখান থেকে দেখতে পারেন লাস্ট আওয়ার অথবা last twenty four hour last seven days last seven days দিয়েই ডাটা ক্লিন হয়ে যাবে আমার লাস্ট সেভেন ডেজের ডাটা অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে এখানে লাস্ট সেভেন ডেজ আমি যা ইউজ করছি প্রত্যেকটা ব্রাউজার আমার অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে অনেকটা ইউজ হয়েছে এই জন্য আমার এটা দেখাচ্ছে ইটস ওকে গট ইট আমি দিয়ে দিলাম দেখেন আমার লাস্ট সেভেন ডেজের ব্রাউজার অটোমেটিকলি কী হয়ে গেছে ক্লিন হয়ে গেছে এখন তাইলে এখন আর আমাদের কোনো প্রবলেম নাই এখন এই পর্যন্ত আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের এই প্রেস অ্যান্ড হার যখন আসবে তখনই আমরা এই প্রেস অ্যান্ড হোল্ডের বক্সের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রেস অ্যান্ড হোল্ডের অপশনটা যতক্ষণ পর্যন্ত না কি হবে ক্লিনলি আমাদের বক্সটা কালো হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বক্সটা না কালো হবে এবং যতক্ষণ পর্যন্ত রাইট চিহ্ন না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে আর কোনো সমস্যা হবে না তারপরে এটা বারে বারে আসতে পারে হয়তো বারে বারে আসতে যদি দেখেন বারে বারে আসতেছে তাহলে এখান থেকে হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন অথবা ব্রাউজারটা ক্লিয়ার করে দিবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা যদি মনে করেন আমার এই টিউটোরিয়াল থেকে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটা শেয়ার করার জন্য লাইক কমেন্ট দেওয়ার জন্য আপনাদের মতামত জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম